বাংলার মাটি রে সব যার তরে হইল সৃষ্টি কাদি আমি সারাখানে কখন যাব সেখানে কাদি আমি সারাখানে কখন যাব সোনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে Dharma তোরে আমি বুঝাইব মনে রোজা মোবারক জি নবীজি কে সালাম দিয়ে রোজা মোবারক জি নবীজি কে সালাম দিয়ে বলতাম বলিতাম মনের বল না ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাই রে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন পরেন আমিন